আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ব্রাস্টোরের কাজ দেখেছিলাম এরকম একটা ডিজাইন ব্রাস্টোল দিয়ে আমরা সহজেই করতে পারি আজকে আমরা সিলেকশন টুল কুইক সিলেকশন টুলের কাজ দেখব কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি কুইক সিলেকশনের কাজ দেখব আমরা শুরুতে মেনোবার থেকে ফাইলে যাব ফাইল থেকে নিউতে যাব এখানে আমাদের ক্লাস নং five graphic design okay, plus with eleven আমরা ইনসিতে কাজ করতেছি high at a resolution seventy two okay বাকি সব একই থাকবে ওকে আমরা এরকম একটা টেমপ্লেট নেব এটা আমাদের শুধু একটা ব্যাকগ্রাউন্ড আমরা এর উপর যে কোনো একটা পিক নিতে পারি আমরা ওপেন আমি আগে থেকে কিছু পিক ডাউনলোড করে রেখেছি এখান থেকে আমরা ইমেজ আনার জন্য আমরা ফাইল অপশনে যাব ফাইল অপশন থেকে আমরা ওপেনে যাব ওপেন থেকে যেখানে ফাইলটা আমরা রেখেছি সেখানে আমরা এখানে কাজ করব আমরা ওপেন থেকে আবার ফাইলটা ওপেন করব ওপেন করার পর এটা টান দিয়ে এনে এখানে রাখলাম এখন এই পিকটাকে পুরো পিকটাকে আমরা সিলেকশন করে সিলেকশন করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব আমরা তার জন্য এই জায়গায় কুইক সিলেকশন টুল কারো কারো পিসিতে ম্যাজিক ওয়ান টুল থাকবে আমরা তখন মাউসের রাইট বাটন ক্লিক করে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব আমরা ম্যাজিক টুলের কাজ পরবর্তীতে দেখব কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা মাউসের কার্সারটা একটু বড় করে নেব এখানে থ্রি আছে দেখুন থ্রি আছে এখানে আমরা এই সাইজটাকে বড় করে নেব একটু দেখুন একটু বড় হয়েছে আমরা এই শেষটাকে বড় করে নেব হ্যাঁ ঠিক আছে আমরা পিকটাকে একটু ঝুম করে নেব ঝুম করে যদি আমরা কোনো ইমেজ সিলেকশন করি তাহলে সিলেকশনটা ভালো হয় আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে নেব আমরা সিলেকশন করার পর আমরা এই জায়গায় দেখুন ম্যানোভার ম্যানোভারের নিচে অপশন বার থেকে দেখুন এই জায়গায় আমরা যখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করেছি তার উপরে দেখুন এখানে নিউ সিলেকশন আমরা নিউ সিলেকশন করতে পারবো এখানে অ্যাড টু সিলেকশন মানে আমরা সিলেকশনটা অ্যাড করতে পারবো এখানে সাবস্ট্রাক ফ্রম সিলেকশন আমরা কোনো সিলেকশন যদি বাইরে চলে যায় সেটাকে আবার আমরা কেটে সিলেকশন করতে পারবো আমরা প্লাস সিলেকশনে এখানে মাউস ধরে আমরা যদি ইমেজের উপর ক্লিক করি যতটুকু আমরা ক্লিক করব ওই সিলেকশন হবে আমরা ক্লিক করলাম আমরা বারে বারে যদি এরকম ক্লিক করি সুন্দর করে এরকম আর মার্চের কাছে একটু বড় করে রাখবো এখানে একটু বাদ আছে আমরা জুম করে নিব জুম করার পর আমাদের যে জায়গায় যে জায়গায় সিলেকশন বাদ আছে বাকি আছে আমরা সিলেকশনটা করে নেব আমরা মাউসের কারসারটা ছোট করে নেব দেখুন এতটুকু সিলেকশন হয়ে গেছে আমাদের তারপর আমাদের এই হাতের এই জায়গায় একটু সিলেকশন করতে হবে আমরা জুম করে নিব যতটুকু জুম করলে ভালো দেখা যায় আমরা জুম করে নেব জুম করার পর আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে নেব জানে এখানে ক্লিক করবো যতটুকু সম্ভব আমরা সিলেকশন করে নেব একটু ছোট করে ঠিক আছে ঠিক আছে দেখুন সিলেকশনটা আমরা এখানে সিলেকশন করে নিলাম এখন আমাদের এই জায়গায় সিলেকশন বাকি আছে আমরা আপনাদের যে যে জায়গায় সিলেকশন হয়নি এরকম প্লাস অথবা মাইনাস আমরা প্লাস দিয়ে সিলেকশনটা অ্যাড করতে পারবো এবং মাইনাস দিয়ে সিলেকশনটা দূর করতে পারবো এখানে আমরা এই অংশটুকু আমরা এখন সিলেকশন করব তার জন্য আমরা ইমেজটাকে জুম করে এখানে একটু বাদ আছে আমরা মাইনাস দিয়ে এই সিলেকশনের বাইরেটুকু কেটে দেব দেখুন এখন আমাদের এতটুকু সিলেকশন করা বাকি আছে জুম করে যদি আমরা সিলেকশনটা করি তাহলে অ্যাকুরেট বা ভিজুয়াল সিলেকশনটা হবে আমরা মাউসের কারসারটা একটু ছোট করে নেব ঠিক আছে মাইনাস দিয়ে আমরা সিলেকশনের বাইরে একটু চলে গেছি আমরা ধরে এখন এই জায়গায় মাউসের কারসারটা একটু ছোট করে দেব আমরা একেবারে মাউস শ্যাফট করে ধরে টান দিলে আমাদের এটা সিলেকশন হবে না আমরা যে যে জায়গায় সিলেকশন বাকি আছে আমরা যদি মাউসের পরতে ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে যদি ক্লিক করে করে নেই তাহলে দেখুন সিলেকশনটা হয়ে গেছে আমাদের এখন আমরা জুম আউট করব কন্ট্রোল মাইনাস আর জুম করার জন্য কন্ট্রোল প্লাস চাপ দিলে আমাদের ইমেজটা জুম হবে এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দূর করার জন্য এখানে আমরা ইনভার্স করব সিলেক্ট ম্যানোভার থেকে সিলেক্ট ইনভার্স ইনভার্স করার পর আমরা এটাকে কিবোর্ডের ডিলিট অপশন থেকে চাপ দেবো এটা আমি মূলত ইমেজটা লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নেই যার কারণে আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা মাউসের মুভ দিয়ে মুভ সিলেক্ট করে এটাকে যদি আমরা টান দিয়ে ধরে আমরা যদি এই লেয়ারের মধ্যে ছেড়ে দিই তাহলে দেখুন এটা এনে এসে পড়েছে এখন এই ইমেজটাকে যদি আমরা একটু ছোট করি কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করে শিফট ধরে সাইটের বাটন ধরে যদি আমরা এরকম করি তাহলে অ্যাকুরেটভাবে ছোট হবে আমরা এটাকে ইন্টারসেপে ফিক্সড করে দেব এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আগে আমরা কিছু পেক ডাউনলোড করে রেখেছি এখান থেকে ওপেনে যাব ওপেন থেকে আমরা যে জায়গায় ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রেখেছি সেখান থেকে আমরা ইমেজটা নিয়ে নেব এখানে ইমেজটা নিয়ে নিলাম আমরা যে কোনো ধরনের ইমেজটা নিতে পারি যে পিজি ফর্মে আমরা এই ইমেজটা নেই এই ইমেজটা নেওয়ার পর আমরা মুখ টুল দিয়ে এটাকে ধরে যদি আমরা এই জায়গায় ছেড়ে দিই তাহলে দেখুন এটা আমাদের এই জায়গায় ফিক্সড হয়ে গেছে এই ইমেজটা যথেষ্ট পরিমাণে বড় আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নেব কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নেব শিফট ধরে সাইড থেকে যদি আমরা ছোটা করি তারপর আমরা এটাকে টেমপ্লেট করে বসিয়ে দেব তারপর ইন্টারসেপ্ট ফিক্সড করে দেব এই লেয়ারটাকে আমরা এই ইমেজের লেয়ারের পিছনে যদি রেখে দিই টান দিয়ে ধরে যদি মাউসটা এই লেয়ারটাকে আমরা সিলেকশন করে মাউস ধরে যদি এই লেয়ারের নিচে দিয়ে দিই তাহলে দেখুন ইমেজটা এটার উপরে এসে আমরা ব্যাকগ্রাউন্ডে দিলাম ঠিক আছে আমরা ইমেজটাকে একটু ছোট করব ইমেজটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম করার পর আমরা কন্ট্রোল ধরে জায়গায় যদি রেখে দেই দেখুন আমরা ফিক্সড করে দিলাম দেখুন এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমাদের পূর্বে আমাদের পূর্বে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল এরকম এখন ব্যাকগ্রাউন্ডটা এরকম এখানে যদি আমরা আরো ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই যেরকম আমরা ব্যাকগ্রাউন্ড অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারি এই ব্যাকগ্রাউন্ডটা নেব মুভ টুল দিয়ে এটা সিলেকশন করে এখানে ছেড়ে দেব এখানে ছেড়ে দেওয়ার পর এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নেব ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে টেমপ্লেট ফিক্সড করে দেব ইন্টারসেপে এই ইমেজটাকে আমরা এই লেয়ারকে লেয়ার নাম্বার ওয়ানে নিচে দিয়ে দিলে আমাদের দেখুন পিকটা এখানে এসে পড়ছে আমরা ইমেজটাকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে দেবো দেখুন কন্ট্রোল ইন্টারসেপে আমরা এটাকে ফিক্স করে দিলাম দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আমরা যে কোনো ছবি আমরা এমনভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো দেখুন এখানে ইমেজটা একটু বড় হয়ে গেছে আমরা একটু ছোট করে দেবো ঠিক আছে আমরা এটাকে শুরুতে সেভ করব আমরা প্রথমে পিএইচডি ফাইলে আমরা সেভ করব পিএইচডিতে আমরা সেভ করব তারপর আমরা জিপিজিতে সেভ করব সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ অথবা সেভ দিয়ে সেভ করব এখন আমরা জেপিজি একটা ফাইল সেভ করব এখান থেকে আমরা সেভাস আবার যাব যে এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব জেপিইজি সিলেক্ট করে আমরা যেখানে সেভ করব সেই ফাইলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা সেভ দিব সেভ হয়ে গেছে দেখুন আমরা ডাউনলোডে অবশ্যই সেভ করেছি আমরা সহজেই এরকম কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আজ এ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না